সো লোভার সবাই কেমন আছো সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে এই গেমটাও কিন্তু একটা দারুণ ম্যাচ হবে তো একদিন যা ভিডিও আপলোড দেবো ভাই প্রত্যেকটা ম্যাচে মানে দেখার মতো ম্যাচ হবে তো এখানে আমরা নেমে পড়ছি ক্লক অর্ডার একটু নেট প্রবলেম দিতে আসছে মানে প্রথম এই ম্যাচটা প্রথম এই গেমে ঢুকার সেজন্য একটু নেট প্রবলেম হইতেছে অথবা ওয়াইফাই প্রবলেম তো <coughs> শরীরটা <coughs> খুবই খারাপই মানে কেমনে ঠিক হবে তো এখানে এক স্কট নামছে যত সম্ভব সামনে একটা কিছু ড্যামেজ নট অ্যান্ড ও কোথায় আসো ভাই তুমি কোথায় ওখানে চলো ওটাকে কনফার্ম দেখো কেননা পাশের রুম আরও ম্যান আছে যদি হয়ে যায় তাহলে কিল যেতে পারো দেখতে তো চলো ওটারে এখানে আছে হেড দেখা যাক হেড পরে কি না হেড ওয়ালে ধরতে যত সম্ভব ওপি তো চলো হেড পরে গেছে অলরেডি অ্যান্ড আমাদের পার্পাল ক্রিমিনাল মানে উঠে যাচ্ছে অলরেডি রাশ করতে ভাই সোজা রাশ করতে গিয়ে মার কি চিল্লানো রে ভাই সোজা সোজা উপরে গেছো আরে সিলেনমেন্টটা পড়ে গেছে তো ঠিক আছে এটা নক হয়ে গেল ক্রিমিনাল ভাই মরছে মানে খুব ভাই ভাবে উঠে গেছে বেচারি মারা খাইছে তো এখানে আর একটা আছে যত সম্ভব এদের স্কোয়াডের কেননা এটা তো নক হয়েছিল তো দেখা যাক এটা তো সব চলে গেল মনে হয় পিছনে এখনো ফাইট চলছে ওই সাইডে চলতে তো আমরা চলে আসছি অলরেডি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওই সাইডে ফাইট চলছে ওয়ালে কি ম্যান আছে ও ভাই কি অবস্থা করে দিছে দেখো <coughs> কি ফাইটে ব্যস্ত মানে ওয়ালটা ফাটাই দিছে আমার কাছে কোনো ওয়ালই নাই এবার দুইটা থাকা সম্ভব মনে হয় এখানে একটা তো এটা একটা নক তবে আমি রেড ক্রিমিনাল দেখলাম মানে ক্রিমিনাল দেখলাম একটা রেড ক্রিমিনাল তো ওটা থাকার কর্তা তো আমার একটা ওয়াল চলে আসছে অলরেডি অ্যান্ড কই ক্রিমিনালটাই দেখো এখানে আছে ও সে ভাই নক তো আমি ক্রিমিনালটা দেখলাম ওই জন্যে মানে সন্দেহ ছিলাম যে আশেপাশে ক্রিমিনাল অবশ্যই আছে এমপি ফোর্টি নেবো না ভাই এমপি ফোর্টি হেড মানে হেড লাগে কিন্তু তেমন ড্যামেজ পাওয়া যায় না ওই জন্য বিরক্ত লাগে তো <coughs> আবার দেখছো রেড ক্রিমিনাল নামছে মানে ওটা ওখানে নক দিয়েছে আর এখানে আবার দেখা একটা হেড কিন্তু বেঁচে গেল তো সরাসরি রাশ দেওয়া যাবে না কেননা ওরা হয়তো এতক্ষণ দুটো নামছে এখানে গান পেয়ে গেলে তো আমার হাল বেহাল করে দেবে তো আমি আগে এলশিপের দিক যাবো মানে ওইটাই গিয়ে এখানে পিছনে মারবো তো দেখা যাক ওরা উপরে আছে এখনো দুজন উপরেই চলাচল করতেছে তবে একটা নিচে নামছে মনে হয় আমার ওদের মারছে <coughs> দেখো নাম্বার এ নক করে দিয়েছে অলরেডি দেখো রেড ক্রিমিনাল আবার আসছে এখানে আবার নক একটা গ্রেনেড মেডি আরে ভাই আসলে <coughs> আরে কাশি রে তো সেটা কি যাতে আর সে ভাই জামটা দিতে পায় না যাবো কেমন তো এ ভাই তোমরা কি চিল্লাও নর্মালি খেলা বাদে মারো মারো মারো পাগলা নাকি এটা বুঝি না তো ম্যান এখানে থাকার কথা আরে ভাই তোমার কথাই তো বেশি তো একটা নক আরে নেট প্রবলেম হচ্ছে আরে এ ম্যান কি খেলা শিখে আমার দেখছে না কাক বলছে এটা বুঝছি না তো চলো ওর কাছে এমপি ফোর্টি আছে আর মিলিটারি বেশি না জন্য প্ল্যানিং এর সাথে খেলতে হবে শুরু শুরু দেওয়া যাবে না প্ল্যানিং করে মানে এদের খাটাই খাটাই মারতে হবে ম্যানটা তো চিল্লা তোলা পাগল হয়ে যায় রে ভাই এখানে আছে ভাই আসো এখান তো সামনে পড়ছে ভাই ও বেঁচে গেছে মানে কি বলবো আমি তো ভয় পেয়ে গেছিলাম তবে এমপি ফোর্টের রাশ দেওয়া দিচ্ছে দুই তিনটা রাশ দিচ্ছে আমার উপরে একসাথে তো সাথে এমপি ফোর্টে আছে দেখো একটা গ্রেনেড দিছো ভাই আপনি নিজে একটা রাশ করছে মানে তিনজন একসাথে রাশ করছে খেলাটা খুবই টাফ মানে এমপি ফোর্টে আছে শর্ট রেঞ্জে ভালো গান আমার কাছে থমসম মানে একটা লংয়ের গান তো একটা নক এটা ওর এটা লাগাতে পারেন কাছে তো আমি গিয়েছিলাম এখনই তো একটা মেডি কমপ্লিট করার উপরে একটা নক আসছে আমি আবার একটু সাইডটা <coughs> ঘোরাফেরা নিলি কেন ওরা খুঁজতে থাকুক আমি ফ্রাইডে যাবো তো আমাদের একটা নামছে ওই দেখো লাও ভাই আমার ইয়েলো ক্রিমিনাল অলরেডি রাশ করে দিয়েছে ইয়োলো ক্রিমিনাল মানে ভাই কেমনে রাশ করছো তো চলো ইয়েলো ব্লাস্ট করছে রে পিছন তেনে এখানে আর একটা নামে ভাই কত ম্যান মানে এখানে ওদের স্কটেশ কেউ মরে না তবে একটা নক হয়েছে আর আমার ইয়েলো ক্রিমিনাল মানে নক এখানে তাই ওকে একটা নক তোকে মিড একটা করে নিতে হবে রিভাইভ করলে কিছু করার নাই ভাই রিভাইভ করলে দেখো এখানে রিভাইভ করে তুলছে আগে মিড এটা করবো তারপরে তো থামো প্ল্যানিং এর সাথে মারতে হবে দেখো এখানে একটা চলে আসছে নক হলুদটা হলুদটা হলুদটা মানে মেয়েটা ছিল যত সম্ভব উপরে উঠলো এটা একটা উপরে উঠছে তো যে প্ল্যানিংয়ের সাথে মারতে হবে তাছাড়া হুদায় ফাইটে গেলে মরে গেলে সব যাবে এই দুটোটাই কনফার্ম ওটা কে আমার এই দুটোটাই কনফার্ম দিতে হবে কনফার্ম দিয়ে দিই ওকে তো আমার অলরেডি আটটা কিল হয়ে গেছে মানে এখানে দুটা কিল করলাম এই যে আটটা কিল হয়ে গেছে অ্যান্ড আরে পা দেবে সেটা উঠে না মানে কখন কি হচ্ছে আপডেটের পর কী হয়েছে গেমটারে ভাবাই দুষ্কার তো <coughs> আবার এখানে নামছে একটা দেখতে পাচ্ছ আমরা ফ্যাক্টরিতে আসছি আরে সি হেডে পড়ে না ভাই আর একটা থার কথা দেখো ওই সাইডে রুট করছে যেখানে আমরা ফাইট করছিলাম একটা এ ওটা মনে হয় জোনে নক হয়েছে না হ্যাঁ জোনে নক হয়েছিল তো অবশেষে কিল পাইছে আর আমার পিছনে দুই পার্টি ফাইট চলছে মানে সিঙ্গেল আছে আরে সি কিলটা কিলটা পেয়ে গেছিলাম কিন্তু মিস তো এটা একটা ওকে নক তো ওদেরকে আছে লুটপাতে করে লি কারণ আমার ওয়াল নাই মানে খুবই কম ওয়াল চারটে ওয়ালে খেলার তো কিছুই হয় না তো দেখা যাক এর কাছে কিছু আসছে তবে এটা মানে ওয়াল থাকার কথা তত সম্ভব দেখো ওয়াল তো ভালোই ছিল ওর কাছে তো চোদ্দোটা ওয়াল হয়ে গেছে অলরেডি আমার কাছে তো অ্যান্ড পুচিনক থেকে আমরা চলে আসছি পিকের সাইডে তো এই সাইডে আমার একটা মারছে মানে এই নিমিত থাকার কথা পিছনে কই আসলে ও ভাই উপরে একটা আরে ভাই এটা কোনো ওয়ান ট্যাপ লাগে একশো বাহাত্তর ওয়ান ট্যাপ সি মানে ওয়ান ট্যাপ ভাবে ছেড়ে দিলাম আর একশো মানে কি একটা ওয়ান ট্যাপ খাইছে তো চলো এরপর স্কোয়াড আছে মানে সামনে স্কোয়াড তো আমাদের যা সাথে আছে কারোর কাছে গান নাই সবই কি আঠারো তাদের সাথে মানে ফাইট দিচ্ছে এটাই অনেক আর আমরা তেমন ভালো খেল না যে একাই স্কোয়াড মেরে দেবো পুরো কি আমরা প্ল্যানিং এর সাথেই খেলি আমি মানে আমরা কি এখন চলো এটার আগে বুঝে দিয়ে দিলাম আরে ভাই এটা গান লিখছে না আর মারা খাইছে বা দেখি আর ওই দেখো ইয়েলো ক্রিমিনাল এসে হ্যাঁ। গানটা নিয়ে নি স্যার ও তো আসে মারা খেলো শুধু শুধু তো দিয়ে দিয়ে নিয়ে চলে আসছে ভাই আমরা কি অবস্থায় কং ভাই হঠাৎ করে চলে আসছি কং এরে কিল এটা সি একটা কথা আরে লে স্কেলার দিছে আমার গেছে একটা একটা নক অলরেডি ও সুপার মেডিকেট লাগ গেছে ভাই সুপার মেডিকেটটা তার কাজের সবচেয়ে বেস্ট মানে বিপদে পড়লে একটা মারলে পুরো এসপি তো আরে শর্ট মিস ও ওকে তো এটা নক নেট প্রবলেম এখন কেন আরে ভাই ও মরলো না আমি মরলাম কিছু তো বুঝতে পুরো নাইনটি প্লাস হয়ে যাচ্ছে বলে আকাশে উঠে আছে নাইনটি প্লাস হয়ে গেছে ম্যাচে তো <coughs> আমাদের মানে আমি তো ভাবছিলাম আমার ওয়াইফাই অফ হয়ে তো ওয়াইফাই তখনই আসছে এই জন্য আবার গেমে মানে তখনই আসে আমি ভিডিওটা অফ করে করছি তো কই নিচে ভাই ভাই তো ভালো দেখতে দেখছি গাছ ব্যাকআপে একটা মার সোজা ভাই কি অবস্থা করছে দেখো তো দেখা যাক কি অবস্থা হয়ে আছে এখানে তো এটারে থমথম দিয়ে মারলাম আর আমার এস এম নাই ও এস এম যেমন পেয়ে গেছে মানে এস এম যেমন বারোটা ছিল শুধু আর এমপি ফোর্টি তো আমি ভুলেও নেব ওরে ভাই ওয়াল টল কত এর কাছে পুরো দেখতে দেখতে পুরাই গেল এমপি ফোর্টি তো আমার মানে চলাতে খুব বিরক্ত লাগে মানে লংয়ে থাকলে ড্যামেজ হয় না তো এখানে একটা আছে ক্রিমিনাল নাকি এটা হুম ইয়েলো ক্রিমিনাল আরে ভাই আমার মিসার নেন থম ওই ওই ওই মানে এর বদলে থমসম আসছে সেজন্য কিলটা মিস হয়ে গেল আরে ভাই তোমরা কি বেশি খেলা বুঝো কি সেল্লা এমএনগুলো বুঝে না খুব কি এগুলা <laughs> দা মানে আমার রিয়াকশন আছে মানে এদের রিয়াকশন শুনতে বেটার লাগছে সবচেয়ে <coughs> মানে ও মরে গেছে তা ওর হিসাবে খেলাইতে হবে সবাইকে কি একটা খেলা ভাই মানে এখানে গেমটা খেলতে আসতে তা ওদের হিসাবে খেলতে হবে নিজের মানে নিজের মতো খেলতে হবে না গেম একটা কথা তো ম্যান মানে তিনটা এনিমি আছে যত সম্ভব আমরা দুটা দিয়ে মানে তিন দেখো দেখছো মানে ওদের রিয়াক্টটা দেয় খালি ওকে আমাকে রিয়াক্ট দিচ্ছে না ওদিক রিয়াক্ট দিচ্ছে বুঝছে না চলো আমাদের নাম্বার ও এ আমাদের ও ফায়ার দিয়েছে মানে একটা একটা মেরে দিয়েছে ও আট কয়টা এটাই তো লাস্ট মনে হইতেছে দুটার মেরে দিয়েছে এটাই লাস্ট ও আবার রেড ক্রিমিনাল ভাই ওইটাই কি যেটা এতক্ষণ মারলাম আবার ওইটাই নাকি ভাই আহ মিস থমথম দিয়ে ও আরো উঠতে পারে থমথম দিয়ে মারার চেষ্টা টেন তাই রঙে তো না উঠতে শেষ তো <coughs> এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে আমার পরের সবাই ভালো থাকো টেক কেয়ার